হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফ্রি এয়ারড্রপ নিয়ে এখানে আপনাকে কোনো রকম কোনো ইনভেস্ট করতে হবে না কোনো রকম কোনো ট্রানজেকশন ফিস দিতে হবে না এই এয়ারড্রপগুলো র্যান্ডমলি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে জয়েন করে নিতে পারেন এবং সেই সাথে সাথে আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন কারণ এই এয়ারড্রপ সংক্রান্ত ভিডিও ছাড়াও অনলাইন আর্নিংসের রিসার্চেবল ভিডিও আপনারা সবসময় আমার চ্যানেলে পাবেন এবং সেটা যেন পাবলিশড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার জন্য পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন এবং সেই সাথে সাথে আমাকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন এগুলো সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন তো চলুন আর দেরি না করে আজকে যে এয়ারড্রপ আমরা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে সেই এয়ারড্রপটা নিয়ে কথা বলা শুরু করে দিই আমি সাধারণত দুই ধরনের এয়ারড্রপ শেয়ার করে থাকি একটা হচ্ছে আপনাকে ট্রাস্ট ওয়ালেটে কিছু ট্রানজ্যাকশান ফিস দিতে হয় আর একটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিছু কাজ করে কিছু টোকেন আর্ন করতে পারবেন তো যেটা ট্রাস্ট ওয়ালেটে কিছু ফিস দিয়ে আর্ন করতে হয় সেটা কিভাবে করবেন সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি সেটার লিঙ্ক আমি আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন আর এখন আমি দেখাচ্ছি যেটা সম্পূর্ণ ফ্রিতে এটার জন্য আপনাদেরকে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করার প্রয়োজন পড়বে আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম ইনস্টল করে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং তারপরে আমি যে লিঙ্কগুলো দিই আমি যেটা ফ্রি এয়ারড্রপ সেটা আমি লিখে দিই এটা ফ্রি এখানে কোনো কোনোটায় কিছু রেফারেল দরকার হয় আমি সেটাতে বলে দিই যেটাতে রেফারেল দরকার আছে আর যেটাতে রেফারেল দরকার হয় না আমি বলে দিই এটাতে রেফারেল লাগবে না সম্পূর্ণ ফ্রি এটা জয়েন করতে পারেন যারা ফ্রিতে জয়েন করতে চান তারা সেগুলোতে জয়েন করতে পারেন কিছু ক্রিপ্টো টোকেন আর্ন করে রাখতে পারেন ভবিষ্যতে এর মধ্য থেকে কোনো একটা যদি মার্কেটে লিস্টেড হয়ে যায় লঞ্চ হয়ে যায় তাহলে আপনারা সেটা বিক্রি করে আপনার প্রফিট বুক করতে পারবেন এরকম হয়ে থাকে আমরা অনেকেই এরকম মাঝে মাঝে পেয়ে থাকি পরিমাণ যদিও কম লাভের পরিমাণটা কম লাভের পরিমাণ বলতে এখানে তো লস বলে কিছু নেই আমরা এখানে কিছু ইনভেস্ট করছি না এখান থেকে যাই পাই সেইটাই লাভ এই জন্যে যখনই এয়ারড্রপ শেয়ার করি আপনারা এটা জয়েন করে থাকতে পারবেন এয়ারড্রপের লিঙ্কগুলো আমি সাধারণত প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলেই দিই এবং টেলিগ্রাম গ্রুপেও দিয়ে থাকি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং সেখান থেকে আপনারা আমার সাথে এই এয়ারড্রপগুলোতে জয়েন করতে পারেন এখান থেকে বেশ ভালো পরিমাণ যদি আপনি সমস্ত এয়ারড্রপগুলোতে জয়েন করেন তাহলে আশা করছি খুব ভালো পরিমাণ একটা আয় আপনি এখান থেকে প্রতি মাসে করতে পারবেন তো এখন আর কথা না বাড়িয়ে শুরু করি এখান থেকে আমি যে লিঙ্কগুলো দিব বিশেষ করে টেলিগ্রামের সে লিঙ্কগুলোতে ক্লিক করার পরে আপনাদেরকে এই টেলিগ্রামের এইরকম একটা অ্যাকাউন্টে নিয়ে আসবে সেখান থেকে আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন লেখা থাকবে স্টার্ট আমার এখানে রেস্টার্ট লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমি এই এয়ারড্রপটাতে জয়েন করছিলাম একবার ক্লিক করে ফেলেছি এখানে স্টার্ট লেখাটাতে ক্লিক করার পরে আবার চিন্তা করছি যে এটা দিয়েই কেন আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি না তো সেখান থেকে আমি আবার যেটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে চেষ্টা করছি এই জন্য আমার এখানে রেস্টার্ট লেখা এসেছে আপনাদের স্টার্ট লেখাটাই আসবে আসার পরে আপনারা স্টার্ট লেখাটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এখানে কিছুক্ষণ হয়তো লেট হবে নাও হতে পারে এরকম একটা ক্যাপচা চলে আসবে এটাকে কিভাবে সম্পূর্ণ দেখবেন তার জন্য এই যে ছবিটা রয়েছে ছবিটার উপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন আমার এখানে লেখা দেখাচ্ছে five K F Z Z বড়ো হাতের ক্যাপিটাল লেটার কে এফ হচ্ছে স্মল লেটার আমি এটাকে দিয়ে দিব এখানে নিচে যে লেখার জায়গা আছে এখানে লিখে দিব five small letter K small letter F capital letter J এটা দিয়ে জাস্ট সেন্ড করে দেবে দেখা যাক হ্যাঁ আমার কোডটা সফল হয়েছে সিকিউরিটি কোডটা তারা আমাকে নিয়ে নিয়েছে এবং বলেছে যে আপনি এয়ারড্রপে জয়েন করতে পারেন আপনাকে এরকম একটা মেসেজ দেবে এখানে লিখে দিবে হ্যালো আপনার নাম দিবে আপনার যে নাম টেলিগ্রামে থাকবে সেই নাম দিবে I am your friendly BNA smart bot airdrop bot এখান থেকে নিচে আর কিছু করছি না এখানে জাস্ট এই যে যেটা আমি করছি এটা আপনাদের দেখানোর জন্য আপনারা যদি চান এটা লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে যুক্ত হতে পারবেন এই এয়ারড্রপটা নিয়ে মেইনলি আমি কথা বলছি না কি করে জয়েন করতে হবে জাস্ট আমি সেটা দেখাবো টেলিগ্রামের প্রত্যেকটা এয়ারড্রপেই প্রায় সেমভাবেই আপনারা জয়েন করতে পারবেন কিছু হয়তো এদিক ওদিক আছে সামান্য কিছু হয়তো উল্টাপাল্টা হতে পারে সেটা আপনারা জয়েন করার সময় নিজেরাই বুঝে যাবেন সেটা খুব কঠিন কিছু না তো এই এখন যেটা দেখাচ্ছি প্রায় এই নাইনটি পার্সেন্ট এই একইভাবে প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করতে হয় তো এখান থেকে আমরা এখানে নিচে দেখতে পাবেন জয়েন এয়ারড্রপ একটা লেখা আছে এই জয়েন এয়ারড্রপ লেখাটাতে ক্লিক করে দিতে হবে আমি জয়েন এয়ারড্রপ লেখাটাতে ক্লিক করে দিচ্ছি জয়েন ড্রপে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার আমাকে এখানে পেজ দেওয়া হয়েছে আর একটা নতুন মেসেজ দেওয়া হয়েছে এই মেসেজে কিছু গ্রুপে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করতে বলেছে আমি এখান থেকে প্রত্যেকটা গ্রুপ চ্যানেলে জয়েন করব আপনারাও যখন এয়ারড্রপে জয়েন করবেন প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন না হলে আপনি রিওয়ার্ডটা পাবেন না পরে বলবেন যে ভাই আপনি বলেছিলেন আমরা তো কাজ করলাম কিন্তু রিওয়ার্ড পেলাম না এখান থেকে হয়তো দু একটা ইগনোর করতে চাইবেন কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিব এখান থেকে কোনো টাস্ক ইগনোর করবেন না এখান থেকে আমাকে প্রথমে বলেছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল আমি এই চ্যানেল লেখাটাতে ক্লিক করলাম এখান থেকে আমি চ্যানেলে জয়েন করব আমি জয়েন করে ফেললাম এই চ্যানেলটাতে আবার ব্যাক চলে যাব ব্যাক যাওয়ার পরে বলেছে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আমি গ্রুপে ক্লিক করেছি এখান থেকে আমি গ্রুপে জয়েন করে নিলাম এরপরে আমি চলে যাব বলেছে follow our Twitter page and retweet and the Twitter and tag three friends আমি আমার টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি সেখানে আমি আমার তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে এখানে তাদের যে পিন uh, টুইটটা রয়েছে সেটাকে রিটুইট uh, করে দেবো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে জাস্ট টুইটারে ক্লিক করলে আপনার যদি আপনার মোবাইলে টুইটার অ্যাপস থাকে তাহলে সরাসরি আপনি সেটা দিয়ে আপনার অ্যাকাউন্টে চলে যেতে পারবেন আর যদি টুইটার অ্যাকাউন্টই না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট খুব দ্রুত খুলে নেবেন টুইটারে যাওয়ার পরে আমি তাদের পেজটাকে দেখতে পাবো টুইটার তাদের অ্যাকাউন্টটাকে দেখতে পাবো আমাকে সেই অ্যাকাউন্টটা ফলো করতে হবে ফলো করার পরে আরও কিছু কাজ রয়েছে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি এখানে আসার পরে এই যে উপরে যে ফলো বাটন আছে এটাকে ক্লিক করে দিলে এখানে ফলোয়িং লেখা চলে আসবে এবং তখন আমরা বুঝতে পারবো যে আমরা অ্যাকাউন্টটা ফলো করেছি এবং নিচে যাওয়ার পরে এখানে যে পিন টুইট এখানে লেখা দেখবেন একেবারে প্রথম টুইটটা যেটা আছে এখানে লেখা দেখবেন পিন টুইট এই টুইটটাকে আমাদেরকে রিটুইট করতে হবে রিটুইট করার জন্য আমাদেরকে নিচের দিকে যেতে হবে এখানে রিটুইট অপশন রয়েছে আমরা এই অপশনটাকেই ক্লিক করব এই যে রিটু এটা এইটা হচ্ছে রিটুইট অপশন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দুইটা লেখা আসবে একটা হচ্ছে রিটুইট একটা কোট রিটুইট রিটুইটে ক্লিক করলে আপনার এটা নর্মালি রিটুইট হয়ে যাবে আর যদি কোট রিটুইটে ক্লিক করেন তাহলে আপনাকে ট্যাগ করার অপশন দিবে হ্যাশট্যাগ দেওয়ার অপশন দিবে দেখুন এখানে অপশন দিয়েছে আমাদের যেহেতু ট্যাগ করতে হবে আমি এখান থেকে আমার ফ্রেন্ডদের ট্যাগ করব ট্যাগ করার জন্যে আমরা এইখানে আমাদের কিবোর্ড থেকে অ্যাট দ্য রেট টাইপ করবো অ্যাট দ্য রেট টাইপ করলে আমাদের এখানে ফ্রেন্ডের ফ্রেন্ডদের লিস্ট চলে আসবে এখান থেকে আমরা যাকে খুশি এখানে ট্যাগ করে দিতে পারবো তো আমি আমার তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করছি আমি র্যান্ডামলি আমার তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়েছি ট্যাগ করার পরে আপনারা উপরের দিকে দেখতে পাবেন রিটুইট নামে একটা বাটন আছে এই বাটনটা এই বাটনটাতে ক্লিক করে দিতে হবে আমি এই বাটনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার এটা রিটুইট হয়ে গেল এবং আমি এখান থেকে ভিউতে ক্লিক করে আমার যে রিটুইট লিঙ্কটায় লিঙ্কটা কপি করে নিব কারণ হতে পারে আমার এয়ারড্রপ যে বটটা রয়েছে সেখানে আমাকে এই লিঙ্কটা দিতে হতে পারে তাহলে আমি আবার ফিরে যাচ্ছি আমার বটে এখান থেকে আমাকে বলেছে ফেসবুক পেজ ফলো তাদের ফেসবুক পেজকে ফলো করতে হবে আমি তাদের ফেস এই ফেসবুক লেখাটাতে ক্লিক করে তাদের ফেসবুক পেজকে ফলো ফলো করে নিলাম এবং নিচে রয়েছে ইউটিউব সাবস্ক্রাইবার আমি তাদের ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিয়েছি এখন আমাকে নিচে আমার ডিটেলস সাবমিট করতে হবে আমি যে কাজগুলো করলাম তার প্রমাণ তাদেরকে দিতে হবে করার জন্যে এখানে প্রথমে আমাদেরকে এই যে সাবমিট ডিটেলস যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি এটা এটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট ডিটেলসে ক্লিক করে দিলাম সাবমিট ডিটেলসে ক্লিক করার পরে এখানে আমাকে বলেছে যে আপনার টেলিগ্রাম ইউজার নেম দিতে হবে আমার টেলিগ্রাম ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের যখন টেলিগ্রামে যেভাবে চাইবে আপনি সেভাবে টেলিগ্রামের ইউজার নেম দিয়ে দিবেন আমি এখানে আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে বলেছে দেখুন retweet link submit your Twitter profile আচ্ছা এখানে রিটুইট লিঙ্ক চাইনি টুইটার প্রোফাইল অ্যাড্রেসটা চেয়েছে টুইটার প্রোফাইল অ্যাড্রেস দেওয়ার জন্য আপনাদেরকে পুরো এইচ টিটিপিএস আমি এটা এখানে টাইপ করে দিচ্ছি যেহেতু আমার রিটুইট লিঙ্কটা কপি করা রয়েছে আমি এখান থেকে এটা কপি করে পেস্ট করব না ওটাই কপি করা থাক যদি প্রয়োজন হতে পারে পরে এখান থেকে আমি টুইটার যে টুইটারের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে প্রথমে লিখবো টুইটার ডট কম স্ল্যাশ এবার আমার ইউজার নেমটা দিলে আমার টুইটার অ্যাকাউন্ট এখানে চলে আসবে এসটিপিএস ডাব্লিউডাব্লিউ dot Twitter dot com slash আমার টুইটারের ইউজার নেম দিলে আমার অ্যাকাউন্ট এখানে চলে আসবে এবং এটাকে সেন্ড করে দিলে তারা আমার অ্যাকাউন্ট পেয়ে যাবে এবার বলেছে যে submit your Facebook profile link আমাকে আমার যে ফেসবুক প্রোফাইল লিঙ্ক রয়েছে সেটা এখানে সাবমিট করতে হবে কারণ ফেসবুকে আমি কাজটা করেছি কিনা সেটা তারা ভেরিফাই করবে তো আমি এখন আমার ফেসবুকে যাব এবং সেখান থেকে আমার প্রোফাইল লিঙ্কটা কপি করে নিয়ে আসব নিয়ে আসার পরে আমি হচ্ছে এখানে সাবমিট করে দেবো আমি আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটাকে কপি করে নিয়েছি এবং এখানে বসিয়ে দিয়েছি এখন শুধু এটাকে সেন্ড করব আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে এখন আমাকে বলেছে ইউটিউব প্রোফাইল লিঙ্ক এখানে আপনি আপনার ইউটিউবের যে চ্যানেল রয়েছে আপনার সেই লিঙ্কটাকে কপি করে এনে সেন্ড করবেন আমি আপনাদের ইউটিউবের লিঙ্কটা কপি করা দেখাচ্ছি না আপনার যদি প্রয়োজন হয় কেউ যদি মনে করেন যে আপনারা ইউটিউব থেকে লিঙ্ক কপি করতে পারছেন না তাহলে আমাকে জানাবেন আমি তার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব আর যদি ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে নিলে আপনারা সাবমিট করতে পারবেন তো এখানে আপনার ইউটিউব লিঙ্কটা কপি করে দিবেন আমি চলে যাচ্ছি ইউটিউবে আমার ইউটিউব লিঙ্কটা কপি করার জন্যে তো আমি আমার ইউটিউব লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি এখানে জাস্ট পেস্ট করে দিব আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে আমার এখানে কাজের প্রমাণ দেওয়া শেষ হয়ে গেছে এবং আমাকে বলেছে submit your BSC wallet address মানে আমার ট্রাস্ট ওয়ালেটে যে বাইন্যান্স স্মার্ট চেন অ্যাড্রেস আছে সেটাকে এখানে সাবমিট করতে হবে আমরা এখন চলে যাব ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে আপনি আপনার ওয়ালেটে লগ করার পরে ও আচ্ছা তার আগে বলে নিই আপনার যদি ট্রাস্ট ওয়ালেট না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার স্মার্ট চেনটা কোথায় আছে এখানে আমি আমার স্মার্ট চেন পেয়ে গেছি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে রিসিভ অ্যাড্রেসটা আছে সেটাকে আমি কপি করে নিব কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে সেন্ড সেন্ড করলে এখন আমাকে বলেছে জয়েন আওয়ার অ্যাডভার্টাইজ চ্যানেল আমি এটাতে দেখবো জয়েন করেছি না অ্যাডভার্টাইজার চ্যানেল যেটা লেখা আছে এখানে ক্লিক করে না জয়েন করা হয়নি এখানে জয়েন করলাম করার পরে আবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে আমি আবার আমার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিব কারণ তারা আমার টেলিগ্রাম ইউজার নেমটা চেয়েছে আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে বলেছে কংগ্রেস আমার নাম বলেছে Ripon you have earned 100 VNC and it will be sent to your BSC wallet on March 29, 2022. Thank you and here is another 100 only for new register. এখানে বলেছে যে আপনি আপনার যে টোকেন যেটা রিওয়ার্ড দেওয়ার কথা ছিল একশো ভিএনসি টোকেন সেটা পেয়ে গেছেন এবং উনত্রিশ মার্চে এটা আপনার ওয়ালেটে চলে যাবে আমি বিশ্বাস করছি এটা চলে যাবে কারণ সাধারণত এসব ওয়ালেটের এইসব এয়ারড্রপের যে টোকেনগুলো হয় সেটা ওয়ালেটে যায় এবং সেটা পরে লঞ্চ হবে কি হবে না মার্কেটে লিস্টেড হবে কি হবে না সেটা হচ্ছে পরের ব্যাপার এটা ক্রিপ্টো মার্কেটে নিশ্চিত করে কিছু বলা যায় না তবে ওয়ালেট পর্যন্ত এটা পৌঁছাবে এটা নিশ্চিত এবং আপনারা যারা নতুন জয়েন করতে চান আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আপনারা সেখান থেকে লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন জয়েন করতে পারবেন ঠিক এইভাবে জয়েন করলে আপনিও একশো ভিএনসি টোকেন পেয়ে যাবেন আপনার ওয়ালেটে চলে যাবে টোয়েন্টি নাইনথ এই মাসের উনত্রিশ তারিখে চলে যাবে আপনার ওয়ালেটে নিশ্চিন্তে আপনি সেটা চেক করে নিতে পারবেন এবং কাস্টম টোকেন অ্যাড করার অ্যাড করার মাধ্যমে আপনি হচ্ছে আপনার ওয়ালেটে ব্যালেন্সটা দেখতে পাবেন কিভাবে কাস্টম টোকেন অ্যাড করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেটাও আপনি চাইলে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন